আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে গ্যাস সংযোগের দিন শেষ ইঙ্গিত প্রধানমন্ত্রীর এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন গ্যাস সংযোগের দিন শেষ ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন নতুন বাড়িঘর করবে কিন্তু গ্যাস সংযোগের জন্য বসে আছেন ইটস নট রাইট এটা ঠিক নয় গ্যাস সংযোগ আপনারা আগামীতে পাবেন না এটা ধরে নেন আমরা সিলিন্ডারে যাচ্ছি এখান থেকে আর ফেরার পথ নেই আমরা সিলিন্ডারে যাবই যাব সুতরাং সিলিন্ডার ব্যবহারে যাতে লোকজন উৎসাহী হয় এটা আমাদের দেখতে হবে মঙ্গলবার পনেরোই অক্টোবর সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী সভা শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনা গণমাধ্যমকারীদের সামনে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সরকারি বাসভবন বরাদ্দ পাওয়ার পরেও কেউ বাসায় না উঠলে একটা নির্দিষ্ট সময়ের পরে তার বরাদ্দই বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন যদি কেউ বাসায় এলমেন্ট পেয়ে না ওঠেন একটা নির্দিষ্ট সময়ের পরে তার বরাদ্দই আমরা বাতিল করে দেব নতুন সরকারি ভবন নির্মাণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সব সরকারি ভবন যত হবে তাতে নেট বা মশারি দিতে হবে এটা নতুন আইডিয়া ডেঙ্গু ও অন্য সব কিছুর আক্রমণ থেকে বাঁচার জন্য এটা করতে হবে এখন থেকে যত ঘর হবে নিচতলায় গাড়ির চালক ও তাদের সহায়কদের মৌলিক সুযোগ সুবিধা যেমন টয়লেট বসা খাওয়া গল্প করা নামাজের ব্যবস্থা এসব সুযোগ সুবিধার জন্য জায়গা রাখতে হবে সব সরকারি বাসভবনের নিচে এই ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সরকার যেসব ফ্ল্যাট বানাচ্ছে সেগুলোয় ময়লা ডিসপোজের জন্য আধুনিক স্বাস্থ্যসম্মত ও ইউজফুল ডিসপোজাল সিস্টেম রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আজকের একনেক সবাই আরও দুটি মেট্রো রেলের লাইন নির্মাণের প্রকল্প মাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি অনুমোদন দেওয়া হয় এর মধ্যে একটি হাতির জিলের পাশ দিয়ে যাবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন হাতির জিলের পাশ দিয়ে যে এমআরটি যাবে খুব সতর্ক থাকতে হবে হাতির জিলের সৌন্দর্য যাতে নষ্ট না হয় হাতির জিলের যে সৌন্দর্য আমরা তৈরি করেছি তাতে যেন কোনো বিঘ্ন না ঘটে ঘন বস্তিপূর্ণ এলাকা দিয়ে এ লাইন হবে প্রধানমন্ত্রীর প্রত্যাশা তুলে ধরে এম এ মান্নান বলেন এমআরটি কোম্পানির ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির বা ডিএমটিসিএল হয়তো কোনো এক সময় শক্তিশালী হবে এবং শেয়ার বাজারও এটি তালিকাভুক্ত হবে ধানমন্ডি সহ আশপাশ এলাকার জন্য কিছু চিন্তা ভাবনা করতে বলেছেন প্রধানমন্ত্রী সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ